I am Basu film director low budget film मैंने तो अपनी सॉफ्टवेयर की नौकरी से भी इस्तीफा दे दिया वो मेरी फीमेल लीड आपका करियर और मेरी किस्मत दोनों खत्म hmm. तुम्हारा उसका क्या चक्कर है बॉयफ्रेंड है सच बता अगर आप सच मान लेंगे तो आपके लिए फायदेमंद होगा कैसे पता करूं कि मेरे साथ क्या हो रहा है मानव आत्मा रहस्यों से भरा है आखिर कौन हूं मैं श्याम सिंह रॉय अगर आप उनका घर छीनने की कोशिश करेंगे तो ध्यान रहे श्याम सिंह रॉय आपका भी घर जानता है आप इतने वक्त कब से होने लगा ये भक्ति नहीं ये प्यार है की देवदासी हूं इसे मत भूलना कायर ही किस्मत की बात करता है कोई भी परंपरा किसी के स्वाभिमान से श्रेष्ठ नहीं है सही के लिए खड़े होने में कुछ भी गलत नहीं है भले ही वो भगवान के खिलाफ ही क्यों ना हो রিং মাস্টারও জানে রয়্যাল বেঙ্গল টাইগার শিকার করে সার্কাসে খেলা দেখায় না ওয়াট না রে তোদের ওয়াট লাগাতে এসছি ওয়েল ব্লেড আদিত্য মুখার্জি তিরিশ বছর পর বাবার হয়ে বদলা নিতে এসছো হ্যাঁ বাবা শুধু আমার সব থেকে বড় স্ট্রেংথ না ইজ মাই লাইফ তোরা এই অসহায় অমূল্য মুখার্জির ছেলে নস তোরা গ্রেট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার রুদ্রপ্রতাপ মুখার্জির ছেলে আমি কিন্তু কখনো হারতে শিখিনি আর যদি সেরকম অবস্থা হয় তাহলে কাউকে মারতেও কিন্তু আমার হাত কাঁপবে না আর আমি হার জিতকে ভয় পাই না কারণ আমি জানি আমি জিতলে এগোবো আর হারলে শিখবো বাবার হাতে তো মাত্র তিরিশটা দিন আমাদের প্রথম টার্গেট কৃষ্ণ কুমারের মেয়ে নাম কায়রা আমরা ম্যাজিশিয়ানের ট্রিক দেখে থ্রিলড হই অবাক হই কিন্তু তার প্রেমে পড়ি না এখানে শাখা সিঁদুর পলাক কোথায় পাওয়া যায় জানো ডোন্ট অ্যাক্ট স্মার্ট তোর দু চোখ কিছু গল্প বলে যাক তোর ছোঁয়ায় হয়তো বুঝতে পারছো না Kaira we are made for each other তোর তুই চোখ কিছু গল্প বলে যাক তোর প্রেমী মানুষকে অন্ধ আর সম্পর্কে বিশ্বাস করতে শেখায় নীলচে তারা একলা ঘরে আজকে আমার সঙ্গে আমরা কৃষ্ণ কুমারকে ঠকাতে চাই কায়রাকে নয় আমার এই তিরিশ বছরের সম্পত্তি তুমি তিরিশ দিনে নিয়ে নেবে ভেবেছো পঁচিশ দিন স্যার পঁচিশ দিন পর আপনার কাছে এটা ছাড়া আর কিচ্ছু থাকবে না কথা দিলাম your time starts now three two one আমি কিন্তু হারতে পছন্দ করি না স্যার আপনার সামনে যে বসে আছে সেও জীবনের প্রতিটা খেলা জিতেই এসেছে ম্যাচ শুরু হওয়ার আগে ট্রফিতে আমার নাম লেখা থাকতো স্যার